আই মিন ୟା ভিতরে আমার রিলেশনশিপ কোড়িয়ে বর্ষ বিতি যাইছি আউ এবে আমার এই সম্পর্ককে কিছু না দেওয়া পূর্বরু প্রথমে আমাকে ভাবিବାକୁ পড়িବ যে ଆମ ପରିବାର ଲୋକ ତାକୁ ସମର୍ଥନ କରିବେ କି ନାହିଁ ଆରେ ସେମାନେ ଯଦି ଆମ ସମ୍ପର୍କକୁ ସମର୍ଥନ ନ କରନ୍ତି ତାହେଲେ ଆମେ ବହୁ ଦୂରକୁ ଚାଲିଯିବା ଆରେ ବା ଏଇ କ'ଣ ତୁ ଭଲ ପାଇବା ଏଥିପାଇଁ କ'ଣ ତୋତେ ମୁଁ ଏତେ ଦିନ ଧରି ଭଲ ପାଉଥିଲି भाल पाए